হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা পায়ে রিলেটেড আপনারা আপনাদের পাই অ্যাপসের মধ্যে ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন যে একটা ভিডিও সেখানে পাইকোর টিমের প্রধান তিনি আপলোড করেছেন এবং ভিডিওটা বেশ লম্বা আপনারা যারা বুঝে ফেলেছেন পুরোটা তাদের জন্য তো খুবই ভালো আমি মূলত আজকে এই ভিডিওটাতে কি বলা হয়েছে তার কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো একটু বোঝানোর চেষ্টা করব বিশেষ করে কেওআইসি সম্পর্কিত যে কথাবার্তা এখানে বলা হয়েছে সেটা নিয়ে কথা বলবো তার কথা থেকে কেওআইসি বিষয়ে যেটা জানা যাচ্ছে সেটা খুব ইন্টারেস্টেড আমাদের জন্য যারা আমরা পায়োনিয়ার্স রয়েছি এবং বিশেষ করে এইটা এই আশায় আমরা অনেকদিন ধরে বসেছিলাম তিনি সে সেরকম একটা আমরা যে কারণে এতদিন ধরে অপেক্ষা করছি এক্সাইটেডের এক্সাইটেড হয়ে অপেক্ষা করছি সেটাই তিনি বলেছেন আজকে এই ভিডিওতে তবে আসলে ব্যাপারটা কি হচ্ছে আমি সব কিছু ভিডিওতে পার্ট বাই পার্ট আলোচনা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয় কারণ এই ধরনের আপডেটই আমি আমার চ্যানেলে প্রায় নিয়ে আসি এছাড়াও আপনারা আমার চ্যানেলে যেসব ভিডিও পাবেন তার কোনোটাই আমি মোটামুটি রিসার্চ না করে আমি ভিডিও তৈরি করি না এবং র্যান্ডম ভিডিও ভিডিও আমি পাবলিশ করি না আমি চেষ্টা করি যেটাই আপনাদেরকে দেব যেটা আপনাদের সামনে নিয়ে আসব তাতে তথ্য নির্ভর কিছু থাকার তাই যদি আপনার মনে হয় যে আপনি এই ভিডিও থেকে কিছু পেলেন এই ভিডিও দেখে আপনার কিছু উপকার হলো ভিডিওটাতে লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন চাইলে শেয়ার করতে পারেন এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান বা আমার সাথে যুক্ত থাকতে চান চান যে কোনো আপডেট সবার আগে পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে আমার একটা গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আপনারা আপনাদের পাই অ্যাপসের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি সেটার অনলি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রথম পয়েন্ট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এখানে একটা কথা বলা হয়েছে পাই কোর টিমের যিনি প্রধান রয়েছেন নিকোনাল নিকোলাস ক্যালিস উনি বলেছেন the mass KYC solution is finally ভিগেন রোল্ড আউট এটার মানে হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন অবশেষে পুরো কেওয়াইসি রোল যেটা আছে সেটা আউট করা হচ্ছে মানে এটার মানে হচ্ছে যে কেওয়াইসি সিস্টেম যেটা রয়েছে পুরো কেওয়াইসি সিস্টেমটা এটা তারা উন্মুক্ত করে দিয়েছে সেটা তিনি বলতে চাইছেন এখন বর্তমান পরিস্থিতি কী আছে সেটা নিয়ে আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করছি আপাতত আমি পার্ট বাই পার্ট কয়েকটা কি পয়েন্ট তার কথা থেকে বের করে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং সেটা বাংলা অনুবাদটা শোনানোর চেষ্টা করছি তারপরে দুই নম্বর পয়েন্ট যেটা তিনি বলেছেন তিনি বলেছেন today the KYC app on the Pi platform started allowing pioneers around the world to submit their application on a large scale. বলা হয়েছে আজ সারা বিশ্বের পায়োনিয়ারদের জন্য কেওয়াইসি আবেদন জমা দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে মানে কেওয়াইসির জন্য আমরা যে আবেদন সাবমিট করব সেটা উন্মুক্ত করা হয়েছে সারা বিশ্বের জন্য এটা তিনি বলছেন তারপরে তিন নম্বর যে পয়েন্টটা আমি নোট করেছি সেটা হচ্ছে with the number of application slot expected to ramp up stead steadily এখানে তিনি বলতে চেয়েছেন অ্যাপ্লিকেশন গ্রহণের সংখ্যা স্লট আকারে সাজানো হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন যে তারা গ্রহণ করবে এটা একটা স্লটে সাজানো হয়েছে ধরুন ব্যাপারটা আমি মনে করছি এরকম যে প্রথমে হয়তো জনের একটা স্লট তারপরে আর জনের একটা স্লট তারপরে আর জনের একটা স্লট এইভাবে সাজানো হয়েছে চার নম্বর পয়েন্ট যেটা আমি নোট করেছি সেটা হচ্ছে you will receive a pop up the mining app when you are eligible to app pop up app বলতে আমি আপনাদেরকে যদি সহজ করে বোঝাতে চাই আপনারা ইতিমধ্যে হয়তো পায়ের যেটা লক আপ যে একটা ব্যালেন্স ছিল সেটাতে কমিট করেছেন আপনারা এই কমিট করার আগে যখন পাই অ্যাপসটাকে ওপেন করেছিলেন দেখেছিলেন আপনার স্ক্রিনে প্রথমেই এই পপ আপ কমিটের অপশনটা উঠে আসছে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে কমিট অপশনটা উঠে আসছে এটাই হচ্ছে পপ আপ অ্যাপ আপনি যখন এটার জন্য এলিজেবল হবেন তখন ঠিক এইরকম একটা পপ আপ নোটিফিকেশান আপনাকে দেওয়া হবে অ্যাপটা ওপেন করার সাথে সাথে এইটা তারা এখানে বলতে চেয়েছে চার নম্বর যে পয়েন্টটাতে আমি নোট করেছিলাম সেটাতে তারপরে তিনি বলেছেন you can also open the Pi browser to see if the KYC application is available to you মানে হচ্ছে যে যখন আপনি এই কেওয়াইসি অ্যাপ্লিকেশনটার জন্য চেক করতে চাইবেন আপনি যদি মনে করেন যে আপনি পাই ব্রাউজারে পপ আপ নাও আসতে পারে হতে পারে মিস্টেক হতে পারে কোনো কারণে আপনি যদি চেক করতে চান তাহলে আপনি পাই ব্রাউজারে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা জানেন ইতিমধ্যে যারা পাই ব্যবহার করছেন সেখানে যে কেওয়াইসি একটা অপশন রয়েছে সেটা সবারই জানা থাকার কথা কেওয়াইসি অপশনে ক্লিক করে আপনি দেখতে পারেন যে আপনি কেওয়াইসির জন্য এলিজেবল কিনা এটা হচ্ছে মোটামুটি মোটামুটি আমাদের পাইকোর টিম থেকে কেওয়াইসির যে আপডেটটা এসেছে সেই সব কথাবার্তা আপনারা এখন যে কাজটা আমাদের হবে তাদের ভাষ্য মতে কেওয়াইসি অলরেডি লাইভ হয়ে গেছে এবং সেটা সারা বিশ্বের জন্য আমরা যেটা আশায় বসেছিলাম তবে আমাদের সিরিয়ালটা কবে আসবে এটা জানার জন্য আমাদেরকে মাঝে মাঝেই পাই অ্যাপসটাকে চেক করতে হবে পাই অ্যাপস আমরা সবাই মোটামুটি হয়তো চেক করে থাকি প্রত্যেক দিন প্রত্যেক দিন অন্তত একবার যখন আমরা মাইনিং স্টার্ট করার জন্য ঢুকি তখন অটোমেটিক্যালি আমরা ওটা চেক করে ফেলি এবং যদি আপনি চান আপনি পাই ব্রাউজারেও ঢুকতে পারেন এবং সেখান থেকেও আপনি সেটা চেক করে নিতে পারেন পাই কেওয়াইসি যে অপশন রয়েছে ব্রাউজারে সেটাতে ক্লিক করে চেক করে নিতে পারেন যে কোনো সময় আমাদের এখন তাদের ভাষ্য মতে আমি মনে করছি যে কোনো সময় আমাদের এখন কেওয়াইসি অপশনটা আমাদের জন্য ওপেন হয়ে যেতে পারে আমরা কেওয়াইসি করার জন্য এলিজিবল হয়ে যেতে পারি এইবার কথা হচ্ছে যে আপাতত আমাদেরকে পাইয়ের যে ইয়ে রয়েছে ব্রাউজার রয়েছে ব্রাউজারে যে কেওয়াইসি অপশনটা রয়েছে সেটা আমাদেরকে কি বলছে সেখানে একটু চেঞ্জ এসেছে আপনারা হয়তো এর আগে দেখেছিলেন তারা বলছিল যে আপনার দেশে একশো জনকে আমরা দিয়েছিলাম সুযোগ সে একশো জন ফিল আপ হয়ে গেছে আপনি আপনার জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আসছে এখন নোটিফিকেশনটা কি দিচ্ছে এক নোটিফিকেশনটা সেখানে চেঞ্জ হয়ে গেছে সর্বশেষ আপনাদের আরেকটা ডাউট আমি ক্লিয়ার করতে চাই ডাউটটা আমাদের সবারই প্রশ্নটা আমাদের সবার মনে ঘোরাফেরা করছে যেটা হচ্ছে যে কেওয়াইসি তো করলাম হয়তো কেওয়াইসি আমি পেয়েও গেলাম আমার কেওয়াইসি সাকসেস হয়ে গেল তখন আমরা পাইটাকে সেল করব কি করে আমি এটা পাই কোর টিমকে প্রশ্ন করেছিলাম তাদের অফিসিয়াল গ্রুপে আমি প্রশ্ন করেছিলাম আমরা কিভাবে পাইকে এক্সচেঞ্জ করতে পারি অথবা পাইকে কিভাবে সেল করতে পারি তারা এখানে আমাকে বলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার নেম যেটা আমার ইউজার নেমটাকে তারা ট্যাগ করে উত্তর দিয়েছে luck two zero two five হচ্ছে আমার ইউজার নেম তারা বলেছে luck two zero two five open mainnet will launch either on Pi Day অর্থাৎ পাইডে যেটা আসছে সামনে সেই সময় ওপেন মেইনের লঞ্চ হয়ে যাবে এবং Pi today or later হতে পারে যে তার পরের দিন বা তারপরে লঞ্চ হয়ে যাবে মানে নির্দিষ্ট করে কিছু বলেনি যেটা আজকে আমরা পাই কোর্টিমের টিমের ভিডিও থেকে কোর্টিমের প্রধানের কথা থেকে বুঝতে পারলাম যে পায়ের ওয়াইসি ওপেন হয়ে গেছে তারপরে বলেছে then exchange may choose to list Pi তারপরে হয়তো এক্সচেঞ্জ যেগুলো আছে হতে পারে বাইন্যান্স হতে পারে গেট ডট আইও হতে পারে প্যানকেক সোয়াপ যাই হোক না কেন তারা হয়তো পাইকে লিস্টেড করবে এবং এই এইটুকু বলাতেই হয়তো আমরা সবাই বুঝে গিয়েছি যে আমরা কেওয়াইসি করার পরে পাই কোড টিমের কথা মতো আমাদের পাইগুলো আমাদের ওয়ালেটে চলে আসবে দেন যখন এটা মার্কেটে লিস্টেড হবে এক্সচেঞ্জ মার্কেটগুলোতে লিস্টেড হবে তখন আমরা সেখান থেকে এটাকে সেল করে নিতে পারবো তো এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের জানানোর বিষয় আরেকটা ব্যাপার শেষে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে কেওয়াইসি আপনারা পেয়ে গেলেই হুট করে করে ফেলবেন না আপনি খেয়াল রাখবেন যে আপনি যখন আপনার আইডি কার্ডের ছবিটা সাবমিট করছেন অথবা নিজের ছবিটা সাবমিট করছেন তখন যেন আশেপাশে যথেষ্ট আলো থাকে কারণ একবার সাবমিট হয়ে গেলে আপনি সেটাকে আর ক্যান্সেল করতে পারবেন না সাবমিট করা হয়ে গেলে সেটাকে আপনি সংশোধন করার সুযোগ পাবেন না সেটা পাই টিম বিবেচনা করবে যদি তাদের কাছে মনে হয় যে আপনার কোনো ছবি অস্পষ্ট আপনার আইডি কার্ড বোঝা যাচ্ছে না তাহলে হয়তো আপনার কেওয়াইসি রিজেক্ট করবে এবং তারপরে আপনি নতুন করে কেওয়াইসি আবার করার সুযোগ পাবেন কি না সেটা এখনও ক্লিয়ার না সেটা এখনও পরিষ্কার করেনি পাইকোর টিম সেটা আপডেট পরবর্তীতে আসলে আপনাদেরকে দেওয়া হবে তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে জুড়ে থাকতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের পাই নিয়ে আপডেট আর ভিডিওর শেষের দিকে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আপনাদের জন্য আমরা একটা ব্লক সাইট নিয়ে এসেছি যেখানে আমরা আপনাদের প্রয়োজনে যারা অনলাইনে মোটামুটি টুকটাক কাজকর্ম করেন বিভিন্ন বিজনেস রয়েছে অনলাইন বেস বা ফেসবুক পেজ রয়েছে আপনাদের জন্য আমরা কিছু আকর্ষণীয় এডিটেবল গ্রাফিক্স ডিজাইন রেখেছি আমাদের সেই ব্লগ সাইটটাতে এবং সেই সাথে কিছু ওয়ার্ড ফাইল সেখানে আছে হতে পারে আপনার একটা আকর্ষণীয় স্থির দরকার সেটাও আপনি সেখানে হয়তো পেয়ে যেতে পারেন এবং সেই সাথে রয়েছে কিছু প্রিমিয়াম সফটওয়্যার এবং ফ্রিল্যান্সিং কোর্স যেগুলো আপনাদের বাইরে থেকে কিনলে অনেক টাকা দিয়ে কিনতে হবে এগুলো আমরা দীর্ঘদিন বসে কালেকশন করেছি মার্কেট থেকে এবং এগুলো পে করে কালেকশন করেছি এখন আমরা আমাদের ইউজারদের এগুলোতে ফ্রিতে প্রোভাইড করছি আপনি চাইলে আমাদের ব্লগ সাইটটা থেকে ঘুরে আসতে পারেন এবং সেখানে আপনার প্রয়োজনীয় কিছু পেয়ে গেলে ডাউনলোড করে নিতে পারেন চোখ রাখতে পারেন কারণ প্রতিনিয়ত সেখানে নতুন নতুন রিসোর্স আপলোড হচ্ছে এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর সেই সাথে আমার প্রিয় দর্শক বন্ধুদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে পৃথিবীর অবাক অবাক জিনিস নিয়ে পৃথিবীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে বাংলা সহ সারা পৃথিবী জানতে আগ্রহী তাহলে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে প্রতিনিয়ত এসব বিষয়ে ভিডিও আপলোড হচ্ছে আপনারা এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন লাইক করতে পারেন ভিডিও দেখতে পারেন ভিডিওতেও লাইক করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন